আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে আর্নিং আর্নিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে সিপিএ নেটওয়ার্কিং বা সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিং করে অনেকেই কিন্তু হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করছে কেউ পার্ট টাইম করছে কেউ ফুল টাইম করছে এবং এটি আপনি খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করে ফেলতে পারবেন এবং আপনাকে আমি অনুরোধ জানাবো আজকের ভিডিওটি দেখার জন্য আপনি পর্দায় দেখতে পাচ্ছেন যে at work media dot com এটি একটি বেস্ট সিপিএ মার্কেটিং ওয়েবসাইট এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে ফ্রি এবং পেইড দুটি উপায়ে আপনি কাজ করতে পারবেন এবং আর একটি কথা না বলে নয় সেটি হচ্ছে আমার চ্যানেলের মধ্যে ইতিমধ্যে দুটো ভিডিও দেওয়া রয়েছে সিপিএ নেটওয়ার্কের উপরে আশা করি সেই দুটো ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য আজকের ভিডিওটি একটি বোনাস ভিডিও হতে চলেছে এবং পাশাপাশি আরও একটি নিশ্চয়তা দিচ্ছি সেটি হচ্ছে আপনি যদি পেইড এবং পেইড মার্কেটিং করে থাকেন অথবা দীর্ঘদিন ধরে পেইড মার্কেটিং করছেন কিন্তু কোনো রকম জেনারেট করতে পারছেন না আর্নিং তাহলে আপনি অবশ্যই কিছু ইনফরমেশন এখান থেকে আজকে গ্যাদার করে ফেলতে পারবেন যেই ইনফরমেশনগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি ট্রিপ কাটিয়ে ফ্রি অথবা পেইড দুটো উপায়ে কাজ করতে পারবেন এবং যারা নতুন রয়েছেন বা কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় তা জানেন না আজকে আমি পুরো ভিডিওতে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে আপনি সেই লিঙ্কটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন একটি বোনাস টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এবং অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন এবং আপনাকে আরও একটি স্পেশাল অনুরোধ জানাবো আপনি যদি মেক মানি অনলাইন এর সাথে না থাকেন অর্থাৎ সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি এনেবল করে অল এ ক্লিক দিয়ে রাখুন যাতে করে ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন আমি প্রতিদিনই ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো পেজ আপনাদের জন্য শেয়ার করি বা আপলোড করি যার পরিপ্রেক্ষিতে আপনারা উপকৃত হতে পারেন সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন অলরাইট আপনি ইন্টারফেসে দেখতে পাচ্ছেন অ্যাডওয়ার্ক মিডিয়া একটি অসাধারণ একটি ওয়েবসাইট এবং বিজ্ঞানারদের জন্য এটি একটি সেরা ওয়েবসাইট প্রথমেই বলে রাখছি এই ওয়েবসাইটটি আমি এক নম্বরে রাখবো এই কারণে যে এখানে অনেকগুলো অফার রয়েছে ফ্রিতে এবং পেইড দুটো উপায়ে কাজ করতে পারবেন এবং আপনি যদি ইনসেন্টিভ প্রমোশন করতে চান তার মানে পেইড মার্কেটিং করতে চান তাহলে এই অ্যাডওয়ার্ক মিডিয়াটা হচ্ছে আপনার জন্য বেস্ট সিপিএ নেটওয়ার্কিং সাইট সুতরাং নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি এই ওয়া অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে অনেক ইনকাম জেনারেট করতে পারবেন ল্যান্ডিং পেজ তৈরি করে কেননা এটি দু সালে স্টার্ট হয়ে অদ্যাবধি কিন্তু মার্কেটে রয়েছে এবং কেউ কিন্তু পেমেন্ট নিয়ে কোনো হেজিটেশনে পড়েনি আশা করি আপনি এই সাইটটিতে কাজ করে আপনি পেপল অথবা পেইউনিয়ার অথবা ব্যাংক ট্রান্সফার করার মাধ্যমে আপনি আপনার পেমেন্টগুলো নিয়ে নিতে পারবেন সো আপনি যদি নতুন হয়ে থাকেন প্রথমত আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন অর্থাৎ এখানে আসার পরে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি পাবলিশারে সাইন আপ করবেন পাবলিশারে সাইন আপ করার জন্য সোজাসুজি আপনি গেট স্টার্টেড নাও ক্লিক করবেন গেট স্টার্টেড নাও ক্লিক করার পরে আপনি এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন আমি এই পেজে দেখাচ্ছি যে সাইন আপে ক্লিক করার পরে বা গেট স্টার্টে ক্লিক করার পরে আপনি সরাসরি যে পেজে চলে আসবেন সেটি আমি দেখাচ্ছি এই পেজে আসার পরে প্রথমত আপনাকে সঠিক ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে সো প্রথমে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এরপর লাস্ট নেম দিতে হবে এরপর আপনি আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এরপর একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড আপনার number capital letter small letter অথবা আপনি অন্য কোনো লেটার ইউজ করে আপনি পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ যাতে সেটি স্ট্রং হয় এবং এখানে যে লাল চিহ্ন বা স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন সেই স্টার চিহ্ন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার এই করগুলো ম্যান্ডাটরি ফিল করতে হবে এরপর রয়েছে কোম্পানি নেম কোম্পানি নেম যদি আপনার না থাকে অথবা আপনি যদি ব্যক্তিগতভাবে মার্কেটিং বা অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার কোম্পানি নেম দেওয়ার প্রয়োজন নেই এরপর আপনার অ্যাড্রেসটা দিবেন এরপর সিটি দিবেন এরপর আপনার জিপ জিপ কোড বা পোস্ট অফিসের কোডটা দিবেন সঠিকভাবে স্টেট দিবেন এরপরে কান্ট্রি দিবেন এরপরে ফোন নাম্বার দেবেন এরপর এটি রয়েছে আই এম টাইপ আপনার যদি স্কাইপি আইডি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি দিবেন এবং স্কাইপি নেমটা দিবেন এটি না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপর আপনি প্রমোশন স্টাইল প্রমোশন স্টাইল দেওয়ার সময় আপনাকে অবশ্যই এখানে একটু কেয়ারফুলি দিতে হবে যদি আপনি আদার দেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না যদি আপনি ওয়েবসাইট দেন তাহলে শুধুমাত্র আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করতে পারবেন সো আদার দিলে আপনি যে কোনো কিছু বা যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করে ফেলতে পারবেন এবং ইনসেন্টিভ ট্রাফিক আপনি দিবেন নো এরপর আপনি সরাসরি নিচে চলে আসবেন এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেন ওয়েবসাইট এটিতে একটি কথা না বলেন সেটি হচ্ছে আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তার ইউআরএলটি দিবেন অথবা যদি না থাকে তাহলে অবশ্যই ফ্রি যদি ব্লগ সাইট থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রি ব্লগ সাইটের ইউআরএলটি দেবেন আমার একটি ফ্রি ব্লগ সাইট রয়েছে সেটি আমি দিচ্ছি আপনার যদি ফ্রি ব্লগ সাইট না থেকে থাকে আপনাকে আমি অনুরোধ জানাবো আপনার আমার চ্যানেলের মধ্যে কিভাবে আপনি ব্লগ এক্সপোর্টের মধ্যে খুব নিমিষে বা খুব সহজেই কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই ব্লক স্পটের অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটির ভিডিও দেওয়া রয়েছে আশা করি সেটি দেখলে আপনি খুব সহজে একটি ফ্রি ব্লক সাইট তৈরি করে ফেলতে পারবেন এবং সেখান থেকে আর্নিং করা যায় এরপর আপনি ওয়েবসাইট যদি দুটো থাকে তাহলে দুটোর দ্বিতীয় লিঙ্কটি দিবেন এরপর কোথা থেকে সেটি এটি শুনেছেন তার মানে অ্যাডওয়ার্ক মিডিয়া ডট কম সম্পর্কে আপনি কোথা থেকে শুনেছেন আপনি যদি লার্নিং অ্যান্ড আর্নিং টিপ দেন তার মানে আমার চ্যানেলের মাধ্যমে আপনি শুনেছেন সেটি দিতে পারেন অথবা গুগল দিতে পারেন অথবা ইউটিউব দিতে পারেন অ্যাজ ইউর উইশ এরপর কারেন্ট নেটওয়ার্ক কারেন্ট নেটওয়ার্ক বলতে আপনি কোন কোন নেটওয়ার্কের সাথে ইনভলভ রয়েছেন সিপিএ গ্রিপ তারপর আদার যে সিপিএ সিপিএ নেটওয়ার্কিংগুলো রয়েছে সেটির যে কোনো একটি নাম দিবেন এবার চলে আসি সরাসরি একটি বক্সের মধ্যে এখানে রয়েছে যে প্রমোশন মেথড প্রমোশন মেথড অর্থাৎ আপনি তাদের যে লিঙ্কগুলো পাবেন সেই লিঙ্কগুলো কোথায় কোথায় আপনি প্রমোশন করবেন তার মানে শেয়ার করবেন এখানে আমি পরিষ্কার করে লিখে দিয়েছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আপনি এইটুকু ইউজ করতে পারেন অথবা আপনি এডিট করে ইউজ করতে পারেন I want to promote your offer by using my social media website blog site website forums and many platforms আমি এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আমি এই ল্যান্ড প্রোডাক্ট প্রোডাক্টটি যেটি আমি মার্কেটিং করব সেটি আমি সেটি অফার করতে পারবো এরপরে যে এখানে আই এম নট রোবট সেটি ক্লিক করবেন এটি বক্সে রাইট দিবেন তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে সরাসরি আপনার অ্যাকাউন্টের মধ্যে তার মানে ইমেলের মধ্যে একটি লিঙ্ক চলে যাবে তার মানে অর্থাৎ আপনি একটি লিঙ্ক পাবেন আমি প্রায় সাতাশ মিনিটের মধ্যে আমি আমার এটি অ্যাপ্রুভাল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইয়ার মধ্যে ইমেলের মধ্যে দুটো মেইল এসছে এটি হচ্ছে অ্যাডওয়ার্ড মিডিয়া দেখতে পাচ্ছেন যে চারটা তিন মিনিটে এবং এটি দেখতে পাচ্ছেন চারটা তিরিশ মিনিটে যেটি আমি অ্যাপ্রুভাল পেয়েছি তার মানে এখানে তারা বলে রাখে যে সাইন আপ করার পরে সর্বোচ্চ তারা চব্বিশ ঘন্টা সময় দেয় কিন্তু চব্বিশ ঘন্টা সময় দেয় না এটি যে দ্রুত সার্ভিস দেয় তার একটি প্রমাণ আশা করি আপনারা এই টাইমটুকু দেখে বুঝতে পেরেছেন এরপর আপনি লগ করবেন লগ করার পরে সরাসরি আপনি যে পেজটি পাবেন সেটি আপনাদের সামনে শেয়ার করছি এই হচ্ছে লগ করার পরে যে পেজটি বা ইন্টারপেজটি পাবেন সেটি এবার এখানে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে পেমেন্ট মেথডগুলো কি রয়েছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আপনি কোনো প্রবলেমে পড়লে বা কোনো প্রবলেমের সম্মুখীন হলে সরাসরি আপনি এই ম্যানেজারের সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে ফেলতে পারবেন বা যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে সেটির অ্যান্সার বা সলিউশন দ্রুত পেয়ে ফেলতে পারবেন এবার আসি পেমেন্টে যদি আমি ক্লিক করি পেমেন্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টের অপশনগুলো সো এখানে পেমেন্টের অপশন প্রথমে যদি আমি টাইপে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে AdWork media private master card যদি আপনার থেকে থাকে সেটি ইউজ করতে পারবেন অথবা পেপল যদি থেকে থাকে তাহলে অবশ্যই পেপল আপনি অ্যাড করতে পারবেন পেপলের ব্যাপারে আমি একটু কথা না বললেই সেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে যেহেতু পেপল অনুমোদন নেই কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি যেখানে যেই ভিডিওটি আপনি ফলো করলে পেপল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং পাশাপাশি আপনি লিমিটেড ওয়েতে পেপলের মানিটা লেনদেন করে ফেলতে পারবেন এরপর আপনি স্যাকে লেনদেন করতে পারবেন এবং এস ডিরেক্ট ডিপোজিট এবং ওয়ে ওয়েস্টার্ন ইউনিয়নে থাকলে আপনি ওয়েস্টার্ন ইউনিয়নে নিতে পারবেন অথবা যদি লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার এটি হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আমাদের অনেকে বেশিরভাগই কিন্তু বেশিরভাগই কিন্তু Reyes, ¿eh? অলরাইট দেখতে পেলেন যে পেমেন্টের যে মেথডগুলো রয়েছে বা সিস্টেমগুলো রয়েছে সেগুলো এবার আমি পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সব পেমেন্ট হিস্ট্রি কিন্তু এখানে এক নাগারে শো করছে তার মানে আপনি যদি কোনো লেনদেন করে থাকেন সব কিছু কিন্তু এখানে শো করবে এবার কিভাবে কাজ করবেন সেটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন আপনার আচ্ছা, আশা করি ভিডিওটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন ক্যাটাগরিতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই এখানে ইমেল সাবমিটে ক্লিক করবেন ইমেল সাবমিটে ক্লিক করার জন্য এই জন্য বলছি যে আপনি যদি নতুন হয়ে থাকেন যদি আপনি সত্যি আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই ইমেল সাবমিটের কাজগুলো কিন্তু খুব সহজ এবং এখানে একটু কষ্ট হলেও কিন্তু খুব ফ্রিতে কিন্তু আপনি অনেকগুলো লিড নিয়ে আসতে পারবেন যার পরিপ্রেক্ষিতে আপনি মিনিমাম প্রতি মাসে তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন যদি আপনি একটু সময় দেন সো আমি ইমেল সাবমিটে ক্লিক করছি ইমেল সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ তৈরি হবে এবং এখানে অনেকগুলো অফার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এখানে সব কিছু কিন্তু ইন ডিটেলস দেওয়া রয়েছে আশা করি এখান থেকে কিন্তু আপনি খুব সহজে যে কোনো একটি অফার আপনি পছন্দ করবেন এখানে আরেকটি কথা না বলে নয় সেটি হচ্ছে এখানে কিছু কিছু অফারের মধ্যে কিন্তু রাইট চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ এই সবুজ চিহ্নিত রাইট চিহ্নটি দেওয়ার অর্থ হচ্ছে আপনি যদি পেইড মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে তার মানে যেগুলোতে সবুজ চিহ্ন বা রাইট দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে পেইড প্রমোশন করার অপশন বা অফার তার মানে ইনসেন্টিভ প্রমোশন করার অফার এবং যেটি ক্রস চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ফ্রি অফার এবং এটি দেখতে হচ্ছেন পেইড এবং এটি হচ্ছে অফার এখানে অনেকগুলো অফার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো অফার কিন্তু আপনাকে এখানে খুঁজে নিতে হবে আপনার নিজের প্রয়োজনে বা নিজের মতো মার্কেটিং করার জন্য বা লেন্ডিং বেস তৈরি করার জন্য এবার আমি ধরুন এই প্রোডাক্টটি সিলেক্ট করেছি সো এটি আমি ওপেন করব ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ওপেন করার পরে এখানে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন প্রথমত আপনাকে খেয়াল করতে হবে যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস এই যে রয়েছে অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা অ্যাপ্রুভ রয়েছে কিনা সেটি যদি থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রিতে এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন এবং এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সরাসরি যদি এখানে আসেন এই যে হচ্ছে আমাদের এটি ট্র্যাকিং ইউরএল এটির মাধ্যমে আপনি কাজ করবেন সো আপনাকে এটি প্রথমত কনফার্ম হতে হবে আমি আবারও বলছি যে কোনো অফারে আপনি কাজ করতে পারেন যেগুলো ফ্রি সেগুলোতে আপনি শুরুতেই যদি কাজ করেন মোটামুটি বেশি না হলে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন আর পেইড হলে একটু বেশি ইনকাম করতে পারবেন সো যেগুলো অ্যাপ্রুভড রয়েছে সেগুলোতে আপনি সেগুলো নেবেন আবার কিছু কিছু রয়েছে কিন্তু অ্যাপ্রুভ নয় যে এটি দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল স্ট্যাটাস রিকোয়ার্ড রয়েছে তার মানে হচ্ছে যেগুলোতে অ্যাপ্রুভড লেখাটি রয়েছে অ্যাপ্রুভ সেগুলো কিন্তু আপনি অবশ্যই রিসিভ করবেন এবার যে কাজটি করবেন এই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আমি আপনাদের সাথে একটি শেয়ার করছি সেটি হচ্ছে কুইক পেজেস ডট সিও এটি একটি ট্রাস্টেড ল্যান্ডিং পেজ তৈরি করার একটি মার্কেটিং ওয়েবসাইট বা publish and analyse landing pages without any technical knowledge এখানে অলরেডি বলেই দেওয়া রয়েছে সরাসরি আপনাকে কিচ্ছু করতে হবে না এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে সাইন আপ ফ্রিতে ক্লিক করলে আপনি সরাসরি যে পেজটিতে চলে আসবেন সেটি হচ্ছে এটি অর্থাৎ আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন আমি দেখাচ্ছি অনেকের হয়তো কঠিন মনে হতে পারে সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি সরাসরি এই ইন্টারফেসটি খুঁজে পাবেন তার মানে add a new landing page এটিতে আপনি ক্লিক করবেন সরাসরি এটিতে ক্লিক করার পরে অনেকগুলো ইমেল ট্যাম্পলেট আপনি দেখতে পারবেন অর্থাৎ যে প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন যেহেতু আপনি প্রথমেই সিলেক্ট করেছেন ইমেল ট্যাম্পলেট বা ইমেল মার্কেটিং করবেন সুতরাং আপনি এগুলো অপশন এই অপশনগুলো দেখতে পাবেন এবং আপনাকে আরও একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন তখন আপনি অবশ্যই এইখানে অল কনভার্সনের মধ্যে ইমেলটা সিলেক্ট করে দিবেন ইমেল সাবমিট এবং কান্ট্রিজের মধ্যে ইউএসএ সিটিজেন তার মানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন তারপর ফিল্টার অপশানে ক্লিক করবেন এটি করার অর্থ হচ্ছে যে আপনি যদি ইউএসএ বা ইউকে এর সিটিজেনের কাছ থেকে যদি আপনি অফারগুলো নিয়ে আসতে পারেন তার মানে ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়ে আসতে পারেন তার মানে অবশ্যই আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করে ফেলতে পারবেন সো আশা করি সেটি করে নেবেন এখানে আসার পরে প্রথমত যে পেজটি পাবেন সেটি হচ্ছে এখানে এটি এখানে রয়েছে বেসিক পপ আপ আপনি যদি এটি নিয়ে কাজ করতে চান এটি নিয়ে কাজ করতে পারবেন এটি নিয়ে কাজ করতে চাইলে এটি নিয়ে কাজ করতে পারবেন যেটি আপনার সুবিধা মনে হয় সেটি নিয়ে আপনি কাজ করতে পারবেন তার মানে এগুলো হচ্ছে জাস্ট অনেকটা স্যাম্পলের মতো সো আমি চাচ্ছি যে ইউনিভার্সাল এটি নিয়ে আমি কাজ করব সো আমি এটি ওপেন করছি ওপেন করার পরে সিলেক্ট থিমে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস তৈরি হবে সো এখানে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি দেওয়া রয়েছে সেটি আপনি চেঞ্জ করে আপনার নিজের মতো করে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিশেষ করে গুগলে সার্চ দিলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারবেন অনেকগুলো সো আমি একটি গুগল থেকে গুগল থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি সো ব্যাকগ্রাউন্ড ইমেজটি কিসের সেটি আমি দেখাচ্ছি যেহেতু আমি এটি সিলেক্ট করেছি ভিসা কার্ডের সো আমি গুগলে চার্জ দিব ভিসা কার্ড এটি আমি কপি করছি জাস্ট কপি করার পরে আমি গুগলে চলে যাচ্ছি এই যে এখানে অনেকগুলো ভিসা কার্ড দেখতে পাচ্ছেন এখান থেকে ভিসা কার্ড আপনি সিলেক্ট করে নেবেন এজ ইউ উইশ বা whatever you like so এখান থেকে আমি ধরুন আমি এটি নিয়েছি এটি নেওয়ার পরে জাস্ট ক্লিক করার পরে আপনি সেভে ক্লিক করবেন সেভ ইমেজে ক্লিক করার পরে আপনি এটি পছন্দ করে নেবেন পছন্দ করে নেওয়ার পরে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে এটি আপনি অ্যাড করে নেবেন তার মানে গুগল থেকে একটি ভিসা কার্ডের ছবি আপনি অ্যাড করবেন কুইক পেজেস ডট সিও এর মধ্যে সো সেটি আমি সিলেক্ট করছি সুজ ফাইলে ক্লিক করব সোর্স ফাইলে ক্লিক করার পরে আমি ডেস্কটপে রেখেছি সুতরাং আমি ডেস্কটপ থেকে সেটি নিব ডেস্কটপ থেকে নেওয়ার প্রসেসটা আমি দেখাচ্ছি যে বিসা কার্ড আমি এটি অ্যাড করে দিব জাস্ট এটি অ্যাড হয়ে যাবে একটু পরে জাস্ট ওয়েট করতে হবে এরপরে যে কাজটি করতে হবে এখানে বাটন কালার দেওয়া রয়েছে এগুলো আপনার দেখার প্রয়োজন নেই এরপর আপনি হেড লাইন দিবেন হেডলাইন কোথা থেকে দিবেন সেটি এবার দেখাচ্ছি হেডলাইন যেহেতু আপনি এই প্রোডাক্টটা চুজ করেছেন সো আপনি এটি পুরোটা কপি করবেন get one thousand visa card এটি কপি করবেন কপি করার পরে এটিতে চলে আসবেন আমি এটি পেস্ট করছি পেস্ট করার পরে তারপর ডেসক্রিপশন বক্সে এখানে দেয় enter your email address below to industry instantly receive access access to this free video to this আমি এটি এখানে পেস্ট করে দিচ্ছি সেম লেখাটি to get a hundred one thousand visa card button text sign up now ঠিক আছে ইমেল প্লেস হোল্ডার ঠিক আছে এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন অল রাইট সাবমিটে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে পেজ নেমটা আবার যেভাবে রয়েছে সেভাবে দিবেন এরপর এইচটিএমএল কোড সেটি দিবেন এভাবে এরপর আপনার এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই ইমেল লিস্ট টাইপ টাইপ যা আছে তা থাকবে এরপর কাস্টম লিঙ্ক এটি অপশনাল এরপর এখানে যে কাজটি সেটি করবেন সেটি হচ্ছে পেজ ইউআরএলটি দিবেন পেজ ইউআরএলটি কোথা থেকে দিবেন সেটি আমি দেখাচ্ছি যে প্রোডাক্টটি আপনি সিলেক্ট করেছেন সেটি হচ্ছে এটি এটি পেজ ইউআরএল কোথায় সেটি এবার দেখাচ্ছি এই হচ্ছে পেজ ইউআরএল পেজ ইউআরএলটি আপনি কপি করবেন কপি করার পর আবার চলে আসবেন দেন এখানে পেজ ইউআরএল অলরাইট এরপর ক্রিয়েট পেজে ক্লিক করবেন ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আপনার কাজ শেষ অলমোস্ট কিন্তু আপনি এই কাজটি করে ফেলতে পেরেছেন আশা করি অর্থাৎ আপনি যদি পুরোপুরি ভিডিওটি না দেখে না বুঝেন তাহলে স্টেপ বাই স্টেপ একবার দুবার তিনবার দেখার পরে আপনি খুব নিমিষেই আপনি এই ধরনের একটি ল্যান্ডিং পেজ ফ্রিতে তৈরি করে ফেলতে পারবেন এবার যে কাজটি করবেন সেটি হচ্ছে এটি যদি আমি ওপেন করি এটির ইন্টারফেসটা কী ধরনের হয় সেটি আমি আপনাদের সাথে এবার শেয়ার করছি সো এটি কিন্তু এই ধরনের হবে জাস্ট আমি যেই ছবিটি অ্যাড করেছি সেটি কিন্তু এখানে শো করছে কোনো ইউএসএ সিটিজেন যদি এখানে এসে তার ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করে তাহলে আপনি অবশ্যই একটি লিড পেয়ে গেলেন তার মানে এভাবে যদি আপনি মিনিমাম ডেলি দশটা করে পান তাহলে মিনিমাম কিন্তু প্রতিটির জন্য যদি দুই ডলার দুই ডলার হয় তাহলে দশটার জন্য কিন্তু বিশ ডলার ডেলি যদি বিশ ডলার হয় তাহলে মিনিমাম আপনি প্রতি মাসে আপনি সিক্সটি সিক্স হান্ড্রেড ডলার পর্যন্ত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে খুব সহজেই ফ্রিতে অর্থাৎ আপনি যদি পেইড মার্কেটিং করেন বা পেইড দিয়ে পেইড করে কাজ করেন তাহলে এখানে আরও বেশি ইনকাম জেনারেট করার অপরচুনিটি আপনি পাচ্ছেন খুব সহজে আপনি এই কাজটি করে নিতে পারবেন সো আশা করি এইবার যে কাজটি করবেন এবার তো আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেছেন এবার পরনি শেষে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে এটি মার্কেটিং করতে হবে ফ্রি মার্কেটিং করার জন্য আমরা জানি সবচেয়ে আমাদের বেস্ট ওয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং ফেসবুকে বর্তমানে যদিও ফ্রিতে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করা যায় না তবে আপনি যদি বিভিন্ন ধরনের গ্রুপে ইনভলভ থাকেন তাহলে আপনি আপনার লিঙ্কগুলো কিন্তু শেয়ার করতে পারবেন সো আমি এটি কপি করলাম কপি করার পরে সরাসরি আপনাকে চলে যেতে হবে আরেকটি ওয়েবসাইটে তার নাম হচ্ছে শ্রিঙ্ক আর্ন শ্রিঙ্ক আর্নে আসার একমাত্র কাজ কারণ হচ্ছে আপনি এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে যে কোনো বড় ধরনের ইউআরএলকে আপনি শর্ট এন্ড করে ফেলতে পারবেন সো শর্ট এন্ড করার আরও অনেকগুলো ওয়ে রয়েছে গুগল রয়েছে অথবা বিটলি রয়েছে অথবা আপনি শ্রিঙ্ক আর্ন ইউজ করতে পারেন সো আশা করি এই ওয়েবসাইটটিতে আসার পরে লিঙ্কটি অবশ্যই আপনি শেয়ার করবেন শেয়ার করার পরে বিভিন্ন যে সিপিএ নেটওয়ার্কিং গ্রুপগুলো রয়েছে সেই সিপিএ নেটওয়ার্কিং গ্রুপগুলোর মধ্যে যদি আপনি সেগুলো শেয়ার করেন সেইখান থেকে অবশ্যই আপনি লিড নিয়ে আসতে পারবেন ফ্রিলি তবে আপনাকে প্রথমত মনে রাখতে হবে আপনি শুরু থেকে কিন্তু খুব রেসপন্স পাবেন না তবে আপনি যদি ধীরে ধীরে সময় দেন অবশ্যই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনাকে তাদের সাথে একটি একটু গুড রিলেশন বা ভালো একটি রিলেশন তৈরি করে নিতে হবে তার পরিপ্রেক্ষিতে আপনি আপনি আপনার অফারটি প্রমোট করতে পারবেন তারা যাতে বুঝতে না পারে যে আপনি অবশ্যই সিপিএ মার্কেটিং করছেন সো এটি কপি করবেন কপি করার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যদি ফেসবুকে একটু সার্চ দেন যে সিপিএ ইউএসএ এখানে অনেকগুলো গ্রুপ পাবেন যেগুলো বাংলাদেশি রয়েছে যেগুলো ইউএসএ রয়েছে ইউকে রয়েছে অনেকগুলো সিপিএর গ্রুপ রয়েছে বেস্ট ইউএসএ সিপিএ রয়েছে যেগুলো বড় বড় গ্রুপ সেই গ্রুপগুলোর সাথে আপনি জয়েন করে নেবেন নিজেকে সো আমি ধরুন এটিতে লাইক দিয়ে দিলাম লাইক দেওয়ার পরে এটি আমি ওপেন করছি ওপেন করার পরে তাদের সাথে যদি আপনি জয়েন করে নিতে পারবেন নিজেকে তাহলে অবশ্যই আপনি আপনার সিপিএ প্রমোশন বা লিঙ্কটি খুব সহজে তাদের সাথে শেয়ার করে তাদের কাছ থেকে লিড নিয়ে আসতে পারবেন এইভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি বেনিফিট হবেন এবং অনেকেই প্রশ্ন করেন যে সিপিএ করে কী পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি মোটামুটি ভালো সময় দেন তাহলে অবশ্যই এখান থেকে আপনার ইনকাম জেনারেট বেশি হবে আর যদি কম সময় দেন তাহলে অবশ্যই কম আর্নিং হবে এটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার আর্নিংটা নির্ভর করছে আপনার সময় দেওয়ার উপরে জাস্ট এতটুকুই তো এখানে আসার পরে আপনি তাদের সাথে একটু রিলেশন ডেভেলপ করবেন কমেন্ট করবেন লাইক করবেন এভাবে তাদের পেজগুলোকে যদি শেয়ার করেন তাহলে তাদের সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেলে হয়ে গেলে আপনি যদি মিনিমাম এক সপ্তাহ তাদের সাথে একটু রিলেশন তৈরি করেন আশা করি আপনি আপনার সিপিএ যে লিঙ্কটি পেয়েছেন ল্যান্ডিং পেজের সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটি অবশ্যই আপনি ফ্রিং করে তার মানে ছোটো করে এই যে দেখতে পাচ্ছেন ছোটো করে তাদের সাথে অফারটি দিলেন অথবা আপনি এটি লিখলেন যে hey do you need CP or this product অর্থাৎ এই ধরনের যদি আপনি অফার করেন অবশ্যই তারা মাইন্ড করবে না অথবা কোনো স্প্যামিং বা স্ক্যাম এই ধরনের কোনো কাজের মধ্যে পড়বে না আশা করি এই টিক্সটি যদি আপনি কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন অবশ্যই আপনি মাস শেষে দুশো তিনশো চারশো বা পাঁচশো ডলার ইনকাম জেনারেট করা কিন্তু কোনো কোনো ব্যাপারই না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে আশা করি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভিডিওটি তৈরি করার পূর্বে প্রায় সাড়ে তিন ঘন্টা কিন্তু আমাকে রিসার্চ করতে হয়েছে আসলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট সিপিএ নেটওয়ার্কিং সাইট কোনটি অনেকেই অনুরোধ করেছেন সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দিলাম আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশাপাশি বেশি বেশি শেয়ার দিন যাতে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি আপনার পরিস্থিতি লেভেল যারা রয়েছে বা যারা আনএমপ্লয়েড বা স্টুডেন্ট রয়েছেন আর্নিং জেনারেট করতে চাচ্ছেন বা ইনকাম সোর্স খুঁজে পাচ্ছেন না অবশ্যই তারা এই ভিডিওটি দেখার পরে হয়তো নিজেকে চেঞ্জ করে এগিয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিপ এবং মেক মানি অনলাইনের সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care